যত্ন করে রেখেছিলি বলেছিলি ভালোবাসি কষ্ট থাকুক আমার বুকে তোর মুখেতে থাকুক হাসি যত্ন করে রেখেছিলি বলেছিলি ভালোবাসি কষ্ট থাকুক আমার বুকে তোর মুখেতে থাকুক হাসি বুকের ভেতর কুমুরে মরে তোর দেওয়া সুখের স্মৃতি আজও আমার মনটা যে চায় তোর কাছে তাই ফিরে আসি হাসির কারণ ছিলি রে তুই আমার জীবন গেলেও আজও শুধু তোকে পড়ে মনে দু চোখ দিয়ে জল নেমে যায় তোরই কথা ভেবে তুই ছাড়াকে আপন করে কাছে টেনে নেবে মন বাধায় বাঁধলি রে তুই আমার সাথে ঘর সে ঘর আবার ভেঙে দিয়ে করলি আমায় পর নিজের হাতে সাজিয়ে সাজিয়েছিলি আমার শহর কেন চলে গেলি দিয়ে স্মৃতির কবর কেমন বাধায় বাঁধলি রে তুই আমার সাথে ঘর সে ঘর আবার ভেঙে দিয়ে করলি আমায় পথ নিজের হাতে সাজিয়েছিলি আমার সহ কেন চলে গেলি দিয়ে স্মৃতির কব দিনের শেষে নিভিয়ে আলো রাত্রি যখন আসে কষ্ট ছাড়া দুনিয়ায় কে বা থাকে পাশে মনের কোণে যত্ন করে রেখেছিলাম তোকে তবু কেন একা ফেলে গেলি নিরুদ্দেশে কেমন বাধায় বাঁধলি রে তুই আমার সাথে ঘর সে ঘর আবার ভেঙে দিয়ে করলি আমায় পর নিজের হাতে সাজিয়েছিলি আমার শহর স্মৃতির কবর